আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হলো লাভার্স রয়্যাল আর এই প্রোপোস মোটের ইভেন্টটা আমার খুব ফেভারেট এর আগে আমার তেত্রিশশো ডায়মন্ড চলে গেছিলো এই ইভেন্টে যাক আমার সাথে আছে মিস্টার ত্রিপোলার ভাই অরুফে নাফি ভাই ছোট্ট একটা ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু হয়ে যাক Hang him from the yard. arr. ইন্টোর পরে চলে আসলাম আমরা ভিডিওতে আর দেখতে পারতেছেন ইভেন্টের পিকচারটা তো চল্লিশ ডায়মন্ডের একটা স্লো স্পিন মারি দেখি আমার ভাগে কি পড়ে এখন একটা গান বক্স করেছি कोई बात नहीं हम तो चूतिए हैं दोबारा ट्राई करेंगे और क्या भैंस चोर कोई काम है हम पे ওপেন হয়ে গেছে যাক এখন আমি দশটি স্পিন মারবো দেখা যাক দশটি স্পিন আমি কি পাই প্রথমেই দেখা যাক কি পাই ও মা কংগ্রেচুলেশন পেয়ে গেছি ও নো ও একটা লুট বক্স পেলাম গান বক্স তিনটা টোকেন চারটা টোকেন পাঁচটা টোকেন তার সাথে পাঁচটা টোকেনও পেলাম এখন আরও দশটি স্পিন মারতেছি মেরে দিয়েছি এবং কি পেয়েছি আমি দেখা যাক একটা দুই চারটা পাঁচটা ছয়টা টোকেন আবারও কংগ্রাচুলেশন লেডি ক্যারেক্টার রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুক্কি নেই করনে কা আরাম সে লেনে কা হ্যাঁ বেদ দিয়ে দিয়েছি আমাকে আরও দুটি মোট তেরোটি টোকেন হলো এখন আরেকটি স্পিন প্রথমে কংগ্রেচুলেশন ওয়াও ফোলার বানিলাম अभी मजा आएगा ना भिड़ो नानजी भाई अभी आएगा रोड पे দিয়ে দিয়েছে গাড়ি না আজকে কী খেয়েছে তার সাথে কতগুলো টোকেন দিয়েছে টোটাল বিশটা টোকেন আমার হয়ে গেল আর মাত্র দশটি টোকেন লাগে দেখা যাক এই ইমোটটা কি আমাকে সরাসরি কি দিয়ে দিবে সরাসরি দিয়ে দিবে দেখা যাক টোকেন দিয়েছে দুইটা টোকেন দশটা তিন চারটা টোকেন চোদ্দোটা টোকেন বা চৌত্রিশটা আমার স্পিন শেষ এখানেই ফেভারেট ইমোট আমি এখন এক্সচেঞ্জ করে নিচ্ছি পেয়ে গেলাম আমার সেই favourite flowers of love money propose emote my favourite emote আমি এটা বোল্ডে যাই এবং ভালোবাসা থাকবে সবার প্রতি প্রথমেই আমি দেখি আমার ইমোট নিয়ে নিই প্রথম দিকে দিয়ে দিব একবারে সর্বপ্রথম তারপরে আমি যে ড্যান্সটা দিতাম গ্রুপ ড্যান্স র্যাম্পেজের সেটা নিয়ে নিলাম সবাইকে ভালোবাসা অবিরাম ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি কমেন্ট করবেন কার কত ডায়মন্ড লাগলো খতম bye bye tata goodbye গয়া আর সাবস্ক্রাইবার প্রিয় সাবস্ক্রাইবার সবার উদ্দেশ্যে একটা কথা বলি আমি কিছুদিনের মধ্যে গিভওয়ে স্টার্ট করব সবাই পার্টিসিপেট করবেন ইনশাআল্লাহ আর ভিডিওতে কমেন্ট করে দিবেন আপনাদের ইউআইডি যে আপনাদের সাথে আছি ভাইয়া আমি সবার ইউআইডি দেখতে চাই এখন আমি পেট ফুড নিয়ে নিব আমি চারটা টোকেন দিই কিন্তু এত টোকেন তো আমার কাছে নাই চারটা টোকেনে চারটা পেট ফুড আমি আর এই ইভেন্টে একটা ডায়মন্ডও খরচ করব না কারণ আমার আইডিতে ডায়মন্ড